এর জন্য একটা বাটিতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন এখন এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ এভাবে বিট করে মিশিয়ে নিব আপনাদের কাছে যদি এই ধরনের হ্যান্ড বিটার না থাকে সেক্ষেত্রে কাঁটা চামচ দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন শুধু খেয়াল রাখবেন চিনিটা যেন খুব ভালোভাবে গলে যেয়ে ডিমের সাথে পুরোপুরি মিশে যায় তো চিনিটা ডিমের সাথে মিশে গিয়েছে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে ততক্ষণ এটাকে এরকম বিট করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ নর্মাল রান্নার রেগুলার তেল আপনারা চাইলে মেল্টেড বাটারটাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স আর যদি ভ্যানিলা অ্যাসেন্স না থাকে সেক্ষেত্রে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলেও হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চাল করে রাখা দেড় কাপ পরিমাণ দুধ আর দুধটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রা থাকতে হবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিব একটা চালনিতে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চিমচি লবণ এই প্যানকেকটায় কিন্তু বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় চালনি দিয়ে এভাবে উপকরণগুলো আমি চেলে নিলাম এবং চেষ্টা করবেন অবশ্যই চেলে নিতে এতে করে প্যানকেকটা অনেক বেশি ফ্লপি হয় এখন এই সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে পারফেক্টলি সব কিছু মিশে যায় কোনো লাম্পস না থাকে তো আমার ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার ব্যাটারের কনসিস্টেন্সি এখন আমি কেকগুলো তৈরি করব চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি গরম করে নিয়েছি এখন আমি কিছুটা ব্যাটার এখান থেকে একটা কাপের সাহায্যে তুলে নিচ্ছি আপনারা যে কোনো গোল চামচও এখানে ইউজ করতে পারেন কিছুটা ব্যাটার নিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা এভাবে ছেড়ে দিচ্ছি আর এটাকে কিছুই করতে হবে না এটা কিন্তু একা একাই রাউন্ড শেপে চলে আসবে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এখন আমি একটা সাইড এক মিনিট ভেজে নিব ঢাকনা দেওয়ার দরকার নেই ঢাকনা ছাড়াই এটা হয়ে যাবে তো এক মিনিট মতো এটাকে জাল করার পরে দেখবেন উপর দিয়ে এরকম একটু বাবলসের মতো হবে এবং কিছু কিছু ছিদ্রও হয়ে যাবে তারপরে এটাকে আস্তে করে এভাবে উল্টে দিতে হবে এবং দেখেন এই সাইডটা কি সুন্দর একটা কালার এসেছে এবং অপোজিট সাইডটাকেও এক মিনিট মতো ভেজে নিতে হবে এই পাশটাও হয়ে গিয়েছে আর এই পাশটা এরকম হবে দেখতে তো আমার দুটো সাইডই ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্যাকেটটা তুলে নিচ্ছি এখন আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি একইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে অপেক্ষা করবো প্রায় এক মিনিট এক মিনিট পরে এটাকে উল্টে দিচ্ছি দিয়ে এই পাশটাকেও ভেজে নিতে হবে তো এই একই পদ্ধতি ফলো করে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব তো হয়ে গেল আমার মজাদার প্যানকেক দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ উপর দিয়ে কিছুটা মধু ছিটিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে এমনিও খেতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং রেসিপিটি আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে পেরেছি